Hi guys, welcome back to my girlfriend's channel. This is Sandeep and you're watching my girlfriend's channel Crazy Simran. Okay, তো আজকে মানে এসছি বেসিক্যালি একটা মানে একটা মোমেন্ট ক্রিয়েট করার জন্য কেননা ফোরটিনটা সবাই জানো একটা ভ্যালেন্টাইন্স ডে আছে মানডে আর আশা করি মানে আমার পক্ষে তো সম্ভবই না যে সোমবারে আছে কেননা কাজ থাকে অনেক কিছু থাকে তো সেই কারণে আমি সেটাকে পালন করছি স্যাটারডেটায় which is twelve of February ঠিক আছে তো আমার গার্লফ্রেন্ড এখনও জানে না ঠিক আছে দেখো তুমি দেখো ভালো করে দেখো বসে আছে ঠিক আছে তো বেসিক্যালি আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি এবার ও প্রচণ্ড রকমের এক্সাইটেড ঠিক আছে এবার আমি দেখাতে চলেছি একের পর এক ওকে সারপ্রাইজ দিতে ঠিক আছে দেখতে থাকো কীরকম হয় ঠিক আছে ঠিক আছে এবার এসে গেছি সারপ্রাইজ দেওয়ার সময় হয়ে গেছে আমি ওকে বলছি চোখ বন্ধ এই চোখ বন্ধ করো ঠিক আছে চোখ বন্ধ করে ফেলেছে already she is literally very excited ঠিক আছে এবার আমি দেখাতে দেখো ওর কন্ডিশন দেখো কীরকম করছে এই যে কিরকম করছে দেখো চোখ বন্ধ করে এবার একের পর এক আমি সারপ্রাইজ দেবো এরাও দেখতে থাকো সবাই ফার্স্ট হচ্ছে এইটা এই নাও চোখ খোলো কেমন লাগছে সবাইকে বলে দাও and another one here you go and another one there you go ভালো করে দেখো কিরম লাগছে না লাগছে ফ্রেন্ডসদের বলো এটাকে দেখাও খুলে দেখাও কিরকম লাগছে okay so she is lots happy দেখতে থাকো বিয়ার থাকো ওয়াও ফ্যান্টাস্টিক তাই না ভালো লাগছে ঠিক আছে এবার oh হ্যাঁ তো সেই জন্যই তো দিয়েছি আমি আরেকটা ফোল্ড আছে সেটাকে খোলো ইয়েস ইয়েস এবার another one here you go খেয়ে শেষ করে দাও ভাগ করে দাও অ্যান্ড দ্য মেন থিং যেটা আমি দেখাতে চাইছি যেটার জন্য সেটার জন্য চোখ বন্ধ করতেই হবে <laughs> হ্যাঁ। যেটার জন্য লং ওয়েট এ নাও এবার এটা তুমি নিজে হাতে খুলবে নাও খোলো আসতে খুবই সাবধানে দেখো খুব আসতে ওখানে কিচ্ছু করবে না আমি জানি না এর মধ্যে কি আছে বাট আমি ওয়েট দেখে মনে হচ্ছে হেভি জিনিস আছে ব্যাস এবার তো মুখটা থওয়া হয়ে গেছে আশ্চর্যে তো হ্যাঁ তো আমি এখানে সারপ্রাইজটা দিতে এসেছি আমি এখানে সারপ্রাইজটা দিতে এসেছি জায়গাটার নাম হচ্ছে Seoul it's a very wonderful place and it's a must visit place everyone should visit ঠিক আছে এবার ওর এক্সপ্রেশনটা দেখো সো হাউ ইজ ইট বন্ধু বলে দাও is the best boyfriend ever. I love him so much. Now, এবার আজ অবধি এরকম কিউট গিফট আমার কোনো সারা এক্স পর্যন্ত দেয়নি যা দিয়েছে আজকে আমাকে এরকম হ্যাঁ কিরম লাগছে এবার সবাইকে বলে দাও ওইদিকে পাতা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এদিকে ঘোরাও এইবার আমি এসে গেছি পুরো সব কিছু নিয়ে একসাথে ওকে অ্যান্ড লুকস বলে দাও এবার খানিকটা তুমি বলে দাও এবার বন্ধুকে Bye, he babu. exactly hug day, Janu. Okay, hug to hug to day. Hug to hug to day. Hey, one here. Oh my god. এটা কিন্তু কোইন্সিডেন্ট বাই মিস্টেক হাত লেগে গেছে সো অত কিছু ভাববে না guys best moment best surprise best place হয়ে গেছে এবার ভিউয়ারদের খালিটা তোমার এক্সপ্রেশনটা দেন দাও জানা thousands of rats are running in my tummy আমার খিদে পেয়েছে আমি কত খাই ও খিদে পেয়েছে আমি এখন এখানে মস্তি করব সন্ধে অবধি থাকবো তারপর বাড়ি যাব ও মাই গড একটাই শুধু আরে কিছু না ওখানে একটা ডাইনি চলে গেল ওই জন্য হ্যাঁ মানে আমাদের অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল স্পেশালি আমার আর ওর প্ল্যান অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল ওয়েসিসে ঠিক আছে এই না ওয়েসিস ওশানি ওশানি ওশানে আপিয়ালেসি ক্যান্ডেলাইট ডিনারে কিন্তু আনফর্চুনেটলি সোমবার আমারও কাজ এরও কাজ তো হবে না তো ওই জন্য ও আজকে <laughs> তো ওই জন্য ও আজকে প্ল্যান করেছিল আমাকে সারপ্রাইজ দেবে বলে ও এখন খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে সো আমি এখন খাবার অর্ডার করছি আর তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আমি কী কী খাবার অর্ডার করছি তার আগে ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের okay Sari raat this morning tak bera Move your luck bera Move your luck bera Sari raat this morning tak bera Oh jada de lambi handa Ni boya hale hunda dilda so guys এসে গেছি ভিডিওতে এসছি মানে বলার মানে ভুল বলতে ভুলে গেছি যে আমাদের কী কী খাবার নিয়েছিলাম খাবারতে এতই ব্যস্ত ফুড যে ব্লগটা করবো সেটাও ভুলে গেছি তো মহারানী খাচ্ছে আমাকে হঠাৎ করে এখন বলছে যে ব্লগটা তো বানানো হলো না যা ভুলে গেলাম তো যাই হোক এনিওয়েজ খানিকটা দেখাতেও পারি বিকজ রিসেন্টলি বেবিকর্ন অর্ডার দিয়েছি কিন্তু বেবিকর্ন খাচ্ছি তার আগে অনেক কিছু খেয়ে নিয়েছি গার্লিক চিকেন ঠিক আছে রোস্টেড উইংস থেকে শুরু করে নানান রকম খাবার সাথে কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর এখন শুধুমাত্র বেবিকর্নটাই তোমাদের যা আছে দেখা এটা হচ্ছে বেবিকর্ন মরানি খাচ্ছে ব্যস্ত খেলে ঠিক আছে এবার বলে দাও খাচ্ছিলাম মানে হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি খেতে খেতে ভুলে গেছিলাম যে আমাদের ব্লগটা কমপ্লিট করতে হবে হঠাৎ করে মনে পড়লো আরে ব্লগই তো নিয়ে তারপর এখন এই ব্লগটা নিয়েছিলাম প্রচন্ড টেস্টি যখনই যাই তখনই বেবিকর্ন আমাদের মানে কি বলবো কম্পালসারি মানে আমরা খাবোই খাবো তাই না এ শুধু ফটোই তুলে যাচ্ছে মানে এত সুন্দর সারপ্রাইজ এত একটা ভালো জায়গায় আমাকে ডেটে নিয়ে এসছে হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডে জাম রোমান্টিক মিউজিক চলছে তাই না ও হ্যাঁ আমার গরম লাগছিল ওই জন্য আমি আউটফিট চেঞ্জ করেছি ভেবো না যে মানে এটা সেকেন্ড টাইম এসছি ঠিক আছে ওই ইয়েলো ড্রেসটা ছেড়ে ফেলেছি কারণ প্রচণ্ড গরম লাগছিল তো এখন তো আমরা এখনও যাচ্ছি না আমরা এখন এখানে বসেই আছি বসে থাকবো এইটাকে শেষ করব শেষ হবে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারবো দেন আবার ব্যাক টু হোম আমার লিপস্টিক উঠে গেছে না হ্যাঁ সত্যি আমার স্পাইসি প্রচণ্ড পছন্দ তো আর স্পাইসি দিক থেকে আমি টেন অন টেন দেবো কারণ খুবই টেস্টি খেয়ে নিই হ্যাঁ বাবা ফাইনালি মানে এতক্ষণে আমরা এনজয় করছিলাম খেলাম গেলাম আর শুধু তাই না এটাও করছিলাম বলার নেই আজকে টোটালি লোডেড খেয়ে টেয়ে আজকে আমরা প্রচুর এনজয় করেছি Seoul is a very must visit place সবাই আসবে ঠিক আছে আর দেখতেই পারবে রিভিউজ ফিভিউজ অনেক কিছু দেখতে পারবে ইটস ভেরি গুড ঠিক আছে তো আমাকে ছাড়টা এখন বারো করছে নিজে রেকর্ড করবে সব খেয়ে শেষ করে দিয়েছে বলো হ্যাঁ যেটা বলছিলাম এত জায়গায় ঘুরেছি ওফ মানে খাওয়া দাওয়া মজা মস্তি লাইফে ফার্স্ট টাইম টানা জাস্ট অসাম মানে আমার মানে যেটা বলে আবার ক্লোথ চেঞ্জ করেছি কেননা <laughs> বাড়িতে কাটাকুটি করে যেতে পারবো না সম্ভব না এখানে এসছি ওজনটা ভাবলাম একটুখানি হটশট কিছু করি ভালো লাগবে এরকম পুরো ব্ল্যাক প্যান্ট থাক পুরো ব্ল্যাক প্যান্ট থাক আমি যেটা বলছি সব কিছুই কালো আমার আজকে প্রচণ্ড মাস্তি হচ্ছে প্রচণ্ড এসছে মানে এরকম ফান আমি কোনোদিনও করিনি মানে ডান্স করেছি ডান্স থেকে শুরু করে খাওয়া দাওয়া মানে আমার বাড়ি যেতে জাস্ট ইচ্ছা করছে না আটটা বাজে কিন্তু এবারে আমাদেরকে রওনা দিতে হবে তো এটা এন্ড নয় আমরা আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে তাই তো ওই তো আমরা আবার আসবো কবে আসবো জানি না মোস্ট প্রবাবলি নেক্সট উইক আমরা আসছি ঠিক আছে কিন্তু এখন টাইম যুব কী করবো কিছু করার নেই সো ফ্রেন্ডস বাই বাট আবার ফিরে আসবো হ্যাকসোল যদি আসো রেকমেন্ড করবো সবাইকে মাস্ট আসো হ্যাং আউট থেকে শুরু করে খাওয়া দাওয়া প্রচণ্ড must just heavy okay so bye